আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি ফ্রায়েড রাইস করছি জল বসিয়ে দিয়েছি গরম জল আর নুন দিচ্ছি ভাতের সময় নুনটা দিয়ে দেবেন আর চালটা ধুয়ে রেখে দিয়েছি চালটা ধুয়ে রেখে দিয়েছি এবার জলটা এই চা জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কিলো চাল নিয়েছি চালটা আমি দিয়ে দিয়েছি আর চালটা কিন্তু আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে চালটা ভাতটা হয়ে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি ভাতটা ফুটুক আমার ভাতটা হয়ে গেছিলো আমি ভাতটা দেখাতে পারলাম না আপনাদের আমাদের একটু অসুবিধা ছিল আর আমি এই তো কলা বসিয়ে নিয়েছি আর আমি এগুলো ভেজে নিচ্ছি দেখুন গাজর ক্যাপসিকাম বিনস কড়াইশুটি সব এগুলো কেটে নিয়েছি এগুলো এবারে আমি ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মধ্যে আমি নুন দেব ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে देखो भाजा हो गए अभी काजू और चीज़ পাঁচ মিনিটটা দিয়ে দিয়েছি এবার আমি এটা ভেজে নেব একসাথে দেখুন আমাদের ভাজাটা হয়ে এসছে আর নিয়ে রেখে আমি দেবো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ডেস্কিটা বসিয়ে দিয়েছি দেখুন তেজপাতাটা দিয়ে দিয়েছি এবার আমি ভাতটা আমি দেবো এবারে ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি একটু লিয়ারের মতো সাজাচ্ছি তাহলে ভালোভাবে হয় এটা খেতেও ভালো লাগে একটু চিনি দিচ্ছি বন্ধুরা রাইস তো ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয় আমি নুনটা দেবো না নুনটা ভাজাতে দিয়েছে ভাতেও দিয়ে আছে নুন ঠিক আছে এবার আমি ঘিটা দেব আমার মতন এরকম সাজাবেন খেতে খুব ভালো হয় একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো অল্প করে আরও টেস্টটা খেতে আরও সুন্দর লাগে এবার আমি আরও ভাত দিচ্ছি যদি মনে করেন যে ভাতে নুন কম হয়েছে তাহলে একটু নুন ওপর দিয়ে দিয়ে দিতে পারেন ঘিটা দিয়ে দিচ্ছি আমি আমি আবার একটু চিনি দেবো আবার ভাত দিচ্ছি এবার যা ভাত আছে আমি দিয়ে দিলাম রাইস এরকম করে করবেন খুব ভালো লাগে খেতে সব পরিমাণ মতন দেওয়া যায় আর ভাতটা দিয়ে যদি নাড়া হয় কড়াতে তাহলে ভাত ভাজা হয়ে গেল আর একটু চিনি দিয়ে দিচ্ছি আমি কেন আমি বলেছি ফ্রায়েড রাইস মানে একটু মিষ্টি মিষ্টি ভাব আর একটু ঘি দিয়ে দেবো আর গোলাপ জল আমি কেওড়া জলটা আর দিচ্ছি না ওই একবারই দিয়েছি আপনারা যদি ভালো লাগে তাহলে আর একটু দিতে পারেন ওপর দিয়ে কোনো অসুবিধা নেই এবারে আমি চাপা দিয়ে একটু দমে দেবো এবং চাপা দিয়ে এবার একটু হালকা করে দমে দিয়ে দেবো দেখুন আমার রাইসটা হয়ে গেছে কত সুন্দর এবার আমি রাইসটা মিশাচ্ছি যেমন বিরিয়ানি মিশায় ঠিক সেরকমই এবার আমি এই এক সাইডটা সাইডটা করে কেটে কেটে তুলছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার ফ্রায়েড রাইসটা কত সুন্দর হয়েছে পুরো সব এর সাথে সবজির সাথে মিশে গেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখুন আমার ভাতটা একটুও ভাঙেনি কত সুন্দর চালটা গোটা গোটা রয়েছে আর এরকম এই এটার সাথে আলুর দম কষা মাংস মটন সব কিছুর সাথে খেতে পারবেন আর আমার চ্যানেলে আমার চ্যানেলে দেওয়া আছে সব কিছুই আপনারা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে কেমন কেমন হয়েছে রান্নাটা আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকুন তাও আমি একটু খেয়ে দেখছি সব কিছু ঠিক আছে কি না নুন ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে হেভি সুন্দর হয়েছে এরকম ঘরে নিশ্চয়ই করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন